তো বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো পুলিজনে রাস করার সঠিক নিয়ম তো পুলিজনে রাস করতে গেলে আমাদেরকে প্রথমে পুলিজনে নামতে হবে পুলিজনে নাম <coughs> নামার জন্য আমাদেরকে প্রথমে ম্যাপে ক্লিক করতে হবে ম্যাপে ক্লিক করার পর বুলিজনে টিকমার্ক করতে হবে বুলিজনে টিকমার্ক করার পর আমরা বুলিজনে ল্যান্ডিং করবো তো প্লেন থেকে আমরা যখন প্রিজনার ল্যান্ডিং করব তখন আমাদেরকে দেখে নিতে হবে যে আমার চারপাশে কোনো এনিমি নামছে নাকি তো আমরা একটু চারপাশ ঘুরে দেখে নেবো যে কোনো এনিমি আছে নাকি আমার আমি তো দেখলাম কোনো এনিমি নাই কিন্তু যেই সামনে দিকে ঘুরি তখনই দেখি সামনে একটা এনিমি আমার চেয়ে আগে নেমে পড়েছে সে বাঁ দিকের ছোটো ঘরটিতে যাচ্ছে আমরা কি করব ডান দিকের বড় ঘরটিতে নামবো এবং ল্যান্ডিং করার পর এনিমিটাকে মারার চেষ্টা করব তো আমরা ল্যান্ডিং করে নিয়েছি প্রথমে আর এবার আমাদের গান খোঁজা লাগবে তো আমি একটা পেয়ে গেলাম লেভেল থ্রি ভেস্ট একটা ওয়াল একটা ইউএমপি পেয়ে গেছিলাম কিন্তু আমি এদিকে দেখলাম যে এনিমিটা আসছে কিন্তু এই অবস্থাতেই আমার স্কোপটা অন হয়ে গেছিলো কিন্তু এই অবস্থায় স্কোপ অন হলে চলবে না তারপর আমি এনিমি থেকে দুটো টোকা মেরে ডাউন করে ফেলি যেহেতু আমি এনিমিটাকে ডাউন করে ফেলেছি তো তো আমার একটু পার্সার নেওয়া লাগবে দুটো করে গুলি মারবো আর এনিমিটাকে ক্লিয়ার করে দেবো তো যেহেতু আমরা এই এনিমিটাকে ক্লিয়ার করে দিয়েছি এরপর আমরা একটু লুটফুট করে সামনের দিকে এগিয়ে যাব তো সামনের দিকে এগিয়ে যেতেই দেখি আমি একটা এনিমি এই ঘরটিতে আছে কিন্তু এই এনিমিটাকে মারার জন্য আমি যখনই এগিয়ে যাই তখনই দেখি সামনে একটা এনিমি তাকে দেখার সঙ্গে সঙ্গে একটা ফায়ার করার সঙ্গে সঙ্গেই সে ওপং হয়ে গেল এবং তোমাকে কী করতে হবে একটা কভারে যেতে হবে কভারে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মরে যাবে তো এখানে দিয়েই তোমাকে লবিতে চলে যেতে হবে কিছু মিউজিক তো এরপর আমরা দেখাবো পিকের ভাঙা ঘরে কীভাবে রাস করবে তো পিকের ভাঙা ঘরে আমাদেরকে নেমে পড়তে হবে নামার সঙ্গে সঙ্গেই গান ঠান লুটে নিতে হবে তো আমি একটা লেভেল থ্রি ভেস্ট পেলুন মেডগিট পেলুন সেদিক ওদিক ঘোরাঘুরি করেও একটা গান পাচ্ছি না আমি যাই হোক একটা পেয়েছি যেহেতু আমার পি নাইটি ফেভারিট গান লয় যাই হোক একটা প্যারাফেল পেলাম এবার এদিক ওদিক একটু ঘুরে লুট করে নিতে হবে তো লুট করার সঙ্গে সঙ্গে আমি দেখি সামনে আমার একটা এনিমি তো এনিমিটাকে একটা টোকা দিয়ে মারার চেষ্টা হলো না এই তিলুন ইউজ করে শেষ এনিমিটাকে সঙ্গে সঙ্গে আমি ক্লিয়ার করে নিলাম তারপরে দেখি আবার একটা এনিমি এই ইউনিটের উপরে কিছু না বুঝি রাস রাস করার সঙ্গে সঙ্গে টুক করে লবি যেহেতু আমরা আগের ম্যাচে মরে গেছিলাম সেহেতু আবার পরের ম্যাচ স্টার্ট করে আমরা সেই ভাঙ্গা ঘরে নেমে পড়লাম তো নেমে পড়ে লুটফুট করে বাইরে যখনই আসি তখনই দেখি সামনে একটা এনিমি এই ড্রাগ করার চেষ্টা চেষ্টা এই চেষ্টা এনিমিটি মরে না সে কভারে চলে যায় তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকেও কভারে যেতে হবে তো আমরা সামনে কভারে বসে থাকবো আমাদেরকে সামনের দিকে সবসময় নজর রাখতে হবে আচ্ছা, তো আমি দেখি সামনের ঘরটা থেকে একটা এনিমি বেরিয়ে আসছে তাকে ড্রাগ করার চেষ্টা একটা গুলি লাগে সে বেঁচে যায় তো যেহেতু আমার ডান দিকে একটা এনিমি আছে এবং ডবল ডোরে দুটো এনিমি আছে সেহেতু আমাকে দুদিকেই খেয়াল রাখতে হবে এই দুদিক ছাড়া আমাকে অন্য কোনো দিকে খেয়াল রাখার দরকার না তারপরে তুমি টুক করে মরে লবিতে চলে যাবে ব্যাপারটা হলো কি যে আমাকে পেছন দিকটাও খেয়াল রাখতো তো সেটা আমি দেখিনি সেই জন্য এই ভুলটা হয়েছে তোমরা কিন্তু এই ভুলটা করবে না